রোল অ্যাকশন হ্যাঁ এই চোরা লোক পড়ছে এক চান্সে আবার যান এদিক তাকাবেনই না রেডি রোল অ্যাকশন হ্যাঁ হ্যাঁ আসেন হুম রোল অ্যাকশন না না আপনি এইদিকে দেখবেন নায়ক দেখিচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওই যে ওই কোনাত রেডি আচ্ছা, হ্যাঁ আগে ঘোরাপাত দেখলেন তারপরে হাঁটলেন রেডি রোল অ্যাকশন হ্যাঁ যান অ্যাকশন হ্যাঁ হ্যাঁ এদিকে ওপর দিকে ফেস ক্যামেরার দিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এ ওটি ওখানে বেশি ওদিক যায় না আর এই জায়গা হ্যাঁ এই জায়গা না একটু আগে আর একটু একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রেডি রোল অ্যাকশন এদিক তাকান কাজটা ব্লার হলো আরো সেই হলো সেই হলো না রোল অ্যাকশন ক্যামেরা হ্যাঁ ক্যামেরা হ্যাঁ হাসি দেন মিউজিক মিউজিক যাবে না এ ভাই আপনি তো আসেন কি রেডি হও दिल की बात की है आज पहली बार दिल की बात की हेलो आज पहली बार दिल की बात की है आज पहली बार दिल की बात की है এটা আগে দাও হ্যাঁ এই, তুমি তোমার স্পেশন থাকো जो लिप देऊ शकते नी हा हा रेडी रेडी जय अब तक मैं चुप रहता था तुझसे कुछ नहीं कहता था सारी खबर पहली बार दिल की बाकी है आज पहली बार दिल की बाकी है आज पहली बार दिल की बाकी है आज पहली बार दिल की बाकी है